নমস্কার প্রিয় দর্শক ভগবত গীতাকে সাধারণ মানুষ শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ হিসেবে বিবেচনা করলেও আপনাদের বলে রাখি যে আধুনিক বিজ্ঞানের অনেক বিষয় রয়েছে যা হাজার বছর পূর্বে ভগবত গীতাতেই বলা হয়েছিল এছাড়াও আমাদের জীবনের অনেক তত্ত্ব রয়েছে যা আমরা ভগবত গীতার সাথে রিলেট করে জীবনকে সুখ ও শান্তিতে ভরিয়ে তুলতে পারি ভগবদ গীতাকে সাইকোলজির জন্য শ্রেষ্ঠ বই মানা হলেও এতে বায়োলজি ফিজিক্স ম্যাথস এবং অ্যাস্ট্রোলজির মতো অনেক বিষয় রয়েছে যার ভিত্তিতে আধুনিক বিজ্ঞানে বিশাল বিশাল ডিসকভারিজ হয়েছে আর এখনও পৃথিবীর অনেক মহান সায়েন্টিস্ট আছেন যারা নিয়মিত ভগবদ গীতা অধ্যয়ন করেন কোনো ধার্মিক মনোবৃত্তি নিয়ে নয় বরং একটি পিওর সায়েন্স বুক হিসেবে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন Hare Krishna number one thermodynamic law first law of thermodynamic বলে যে শক্তিকে না তো সৃষ্টি করা যায় আর না তো ধ্বংস করা যায় শক্তিকে শুধুমাত্র একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় যাকে আমরা কনজারভেশন অফ এনার্জি অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতাও বলে থাকি কিন্তু আশ্চর্যের কথা হলো এই তত্ত্ব ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ হাজার বছর পূর্বেই বলেছিলেন ভগবত গীতার অধ্যায় দুই শ্লোক বিশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার কখনো জন্ম হয় না বা কখনো মৃত্যু হয় না আত্মা শুধু এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় আপনারা হয়তো ভাবছেন যে এখানে তো আত্মার কথা বলা হয়েছে এর সাথে শক্তির কি সম্পর্ক তাহলে আপনাদের বলে রাখি যে মডার্ন সায়েন্স আত্মাকে এক ধরনের শক্তি হিসেবেই দেখে যা আমাদের মৃত্যুর সময় আমাদের বডি থেকে রিলিজ হয় এটাকে একটু গভীরভাবে ভাবুন যে এত পূর্বে কেউ এই আইডিয়া মানে এই থিওরির বেস দিয়েছিলেন যাকে বিজ্ঞান আজ কনজারভেশন অফ এনার্জি বলে থাকে নাম্বার টু মেডিটেশন বিজ্ঞানে মেডিটেশনের এমন কিছু রুলস রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারি অথবা এর মাধ্যমে আমরা অধিক থটস রাগ এবং আনফোকাসডের মতো সমস্যার সমাধান করতে পারি আর নিজের পিস অফ মাইন্ড অর্থাৎ মনকে শান্ত করে নিজের প্রবলেমের সলিউশন খুঁজতে পারি কিন্তু ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় যার নাম ধ্যানযোগ এতেই মেডিটেশনের টেকনিক এর সমস্ত ডিটেলস হাজার বছর পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন number three artificial life Bhagavad গীতাতে বলা আছে আহম দেজা প্রদা পিতা এর অর্থ হলো এই পৃথিবীর সমস্ত লাইফ অর্থাৎ জীবন কোনো অন্য লাইফ থেকে সৃষ্টি হয় অর্থাৎ স্পন্টেনিয়াস জেনারেশন কখনোই সম্ভব নয় স্পন্টেনিয়াস জেনারেশনের অর্থ হলো এরকম লাইফ যা কোনো নন লিভিং অর্থাৎ জড়বস্তু থেকে সৃষ্টি হয়েছে স্পন্টেনিয়াস জেনারেশন অনুসারে লাইফ জড়বস্তু থেকেও ক্রিয়েট করা সম্ভব কিন্তু সবার প্রথমে এটা জেনে রাখুন যে এটা কোনো থিওরি নয় শুধু একটা হাইপোথেসিস মাত্র কেননা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারেনি যে লাইফ নন লিভিং ম্যাটেরিয়ালস অর্থাৎ জড়বস্তু থেকে ক্রিয়েট করা সম্ভব বরং একজন বিজ্ঞানী লুইস প্যাস্টার নিজের থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশনে এটা দেখিয়েছিলেন যে স্পন্টেনিয়াস জেনারেশনের মাধ্যমে কখনোই লাইফ ক্রিয়েট করা সম্ভব নয় আর গীতাতে হাজার বছর আগেই ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন number four simulation Elon Musk ও স্টিফেন হকিংয়ের মতো বড় বড় ফিউচার আর্টিস্ট এটা বলেছেন যে আমাদের এই জগৎ একটি সিমুলেশন অর্থাৎ মায়াজাল হতে পারে ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ এই জগৎকে একটি মায়াজাল বলেছেন ওনার মতে এই ইউনিভার্স হলো একটি কম্পিউটার প্রোগ্রাম আর এরকম আরও অনেক ইউনিভার্স অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম রয়েছে যার জন্য আলাদা আলাদা ব্রহ্মা অর্থাৎ আলাদা আলাদা ডেভেলপার রয়েছেন আর শ্রীকৃষ্ণই হলেন এই জগতের প্রোগ্রামার এছাড়াও পুরাণ অনুসারে যখন ব্রহ্মার অহংকার জন্মেছিল যে উনি এই জগতে সৃষ্টি করেছেন তখন শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন ইউনিভার্সের ব্রহ্মাদের ডেকে ওনার এই অহংকার চূর্ণ করেছিলেন মানে উনি ভিন্ন ভিন্ন ইউনিভার্সের ডেভেলপারদের ডেকেছিলেন যেরকমভাবে এই জগতের সকল কম্পিউটার কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে ঠিক সেইভাবেই আলাদা আলাদা ইউনিভার্স অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামও কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত আছে আর এই নেটওয়ার্কের নাম হলো ব্ল্যাক হোল মাল্টি ইউনিভার্স অথবা প্যারালাল ইউনিভার্স হাইপোথেসিসে এটা মানা হয়েছে যে যদি কোনো জীব এই ব্ল্যাক হোলে চলে যায় তাহলে সে অন্য কোনো কম্পিউটার প্রোগ্রাম অর্থাৎ অন্য কোনো ইউনিভার্সে চলে যায় মাল্টি ইউনিভার্সের থিওরি ভগবত গীতায় হাজার বছর পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যাকে আজ সায়েন্টিস্টরা একটি বিশাল বড় হাইপোথেসিস হিসেবে দেখে তো প্রিয় দর্শক আপনারা কি কখনো ভেবেছিলেন যে ভগবত গীতাতে এত অ্যাডভান্স থিওরির বর্ণনা থাকতে পারে ভগবত গীতায় এরকম আরও অনেক কথা বলা হয়েছে যা বিজ্ঞানেও সত্য বলে প্রমাণিত হচ্ছে আজ তো আমি আপনাদের গীতা ও সায়েন্সের সম্পর্কের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও বলিনি গীতাতে আরও অনেক তত্ত্ব আছে যাকে মডার্ন সায়েন্সও স্বীকার করছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার